بسم الله الرحمن الرحيم প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ রেখে গেলাম আমরা উচ্চতর পর্যায়েও সমন্বয় চাই অপব্যাখ্যা মতে না সঠিক ব্যাখ্যা মতে। এক ছেলেকে মানুষের করে আলিম বানাইছেন এটাও লাগবে এক ছেলেকে মেডিকেল কলেজে পড়ে ডাক্তার বানিয়েছেন সেটাও দরকার সেটাও ভালো না কোনোটা নিষেধ আছে ভালো কথা এক ছেলেরে মাদ্রাসায় করে আলেম বানিয়েছেন এটাও ভালো কাজ করছেন এক খুব ভালো কাজ করছেন কিন্তু আলেম যদি রুগে আক্রান্ত হয় তাহলে আলেমের কথা মতো ওষুধ খাই দেবে না ডাক্তারের ডাক্তারের আর ডাক্তারের যদি জাহান নাম থেকে বাঁচতে হয় বড় ডাক্তারের কথা করবো না আলেমের বুঝলেন সমন্বয়ের বক্তব্য আর তারা বলে কিভাবে এই জন্য সমন্বয়ের পর কিছু মুসলমান মেডিকেল কলেজে ভর্তি হবে কিছু মুসলমানের ডাক্তার হতেই হবে কিছু মুসলমানের ইঞ্জিনিয়ার হতেই হবে বিভিন্ন আল্লাহ পুরাণে সব মুসলমান মাত্রা সাইজিয়া লেখাপড়া করা বলেননি বলেন কিছু মুসলমান দিয়া কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা করবেন আমার কথা বুঝে থাকে বরং তো আলেম হওয়া কি সব মুসলমানের উপর করা হয়েছে কিছু মুসলমান সব মুসলমান যদি আলেম হতে যায় এটা তার মতো ইঞ্জিনিয়ার মতো কৃষিকাজ করার মতো ব্যবসা করার মতো সমাজ চালাই মতো ব্যবসা শাসন করার মতো ওই জন্য আল্লাহ বলেন কিছু মুসলমান ইসলামের উচ্চ শিক্ষা দীক্ষা গ্রহণ করার জন্য বের যখন কিছু মুসলমান ইসলামের উচ্চ শিক্ষার সাথে সাথে তার দীক্ষা গ্রহণ করবে বের হয়ে আসবে তখন এদের দায়িত্ব হবে মাদ্রাসায় যেসব ছাত্র ভর্তি হয় এদেরকে কোরআন হাজির শিক্ষা দিয়ে শুধু গ্রহণে মানাও আর যারা স্কুলে পড়তে গেল কলেজে পড়তে গেল ভাতৃতিতে পড়তে গেল যারা গৃহস্থি করলো যারা চাকরি করলো যারা ব্যবসা করলো জাহান নাম থেকে বাঁচাও মাদ্রাসা পুরো আলিমানের টোটাল দায়িত্ব ছাত্রদেরকে দেওয়া আর বাকি সবাইকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা দুনিয়াতে সত্যিকারের আলেন যারা তারা জীবন ভর এই দুই নম্বর দায়িত্ব পালনের জন্য সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়েই চলতেছেন মরণ পর্যন্ত চলবে বলতেছিলাম আলেনকে মহব্বত করলেও এটা জাহান্নাম থেকে না যাতে করতেন এখন শুনে হাদিস শরীফের রসুল করিম সাল্লাহ আলী মুসাল্লাম বলেন হাসনের মাঠে আল্লাহ আলেমগঞ্জকে আলাদা করে দেবেন তোমরা জান্নাত মনে আছে আগের কথা আল্লাহ রসুল আগে আরো বলেন আল্লাহর হুকুমে যে সমস্ত আলেমগঞ্জ জান্নাতে রওনা দিবেন যারা জান্নাতে যাওয়ার জন্য সেই সময় আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুণাগার মুসলমান দাঁড়িয়ে থাকে এরা আলেমনা আমার গুণাগার আলেমনা এক একজন গুণাগার আলেম জান্নাতে যাওয়ার পথে এক একজন গুণাগার মুসলমান এক একজন আলেম জান্নাতে যাওয়ার পথে ডাকবে আর বলবে হুজুর আমাকে চিনছেন আমি আপনার সাথে ওই রকম পরিচয় আমার ছিল আপনারা আমি মহব্বত করত একজনে মহব্বত যে করতো তার প্রমাণ দিয়া করবো আমি এক গ্লাস পানি পান করেছি আরেকজনে মহাব্বত যে করতো তার প্রমাণ দিয়া দিব মেরে একবার নামুল ইরফানের ব্যবস্থা করে দুশ্মনী করে দিছিল এক পানি না মহাব্বত দুশ্মনী করে দিছিল একবার একবার নামুল ইরফানি না মহাব্বত এই এই মহাব্বতের দাম কত এই কথা বলার পরে তারা কেউ যে কিন্তু আমাদের গুণার কারণে আল্লাহ হুকুম করছেন আমাদেরকে জাহান নামে দেওয়া আল্লাহ রসুল বলেন যখন গুণাগার মুসলমানেরা করব আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে যাওয়ার হুকুম দিয়ে দিচ্ছে যখন আলেমগঞ্জে যার যার জান্নাতে যাইতেছিলেন মনে আছে যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে গেল আমার জান্নাতে আমি ঘরে যাবো দুটি শেষবারের মতো চেষ্টা করে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা কারণ আলেম হিসাবে তো জীবনের সাধনা আমাদের একটাই ছিল মানুষকে জাহান নাম থেকে বাঁচা এই সাধনা কি শুধু দুনিয়ার জীবনে চালিয়ে যেতে চান না হাসরের মাঠেও চালাইব রাসুল বলেন হাসরের মাঠে আলেমগণ নিজেদের ঝান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াই দেবে দেখি শেষবারের মতো চেষ্টা করিয়া দেখি যে সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায় দাঁড়াইয়া কইবেন আল্লাহ এই গুণাগার মুসলমানটা আমার মহব্বত করত এই জন্য আল্লাহ সামিমান করেছে এই গুণাগার মুসলমানটা যারা তুমি জাহান্নে যাওয়ার হুকুম দিত আমার মহব্বত করে এক গ্লাস এক বদ্ধ হুকুম ভাঙার ব্যবস্থা করেছে যে যা করছিল তাই তুই মহব্বত করে যে যা করছিল বলার পরে আল্লাহ রসুল বলেন আল্লাহ তখন আলেন দেখতে হে আলেমরা এদের গুণার কারণে আমি হুকুম দিছি জাহান্ন কিন্তু তোমরা যেহেতু ব্যক্তি দিলাম যে দুনিয়াতে তোমাদের সাথে এদের মহব্বতের সঙ্গে করছি তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে নষ্ট করেছি এই যে গুণাগার মুসলমানদেরকে আল্লাহ জাহান নামে যাওয়ার হুকুম করার পরেও মত পুরা দিলাম বলবেন আলেমদেরকে বলবেন তোমরাও জাননাতে যাও এদেরকে সাথে নিয়ে যাও এরা কি আলেম ছিল আলেমের ছাত্র ছিল আলেমের কথা মতো চলতে পারছিল এটা কত নম্বর বিষয়টা কি আমি আপনাদেরকে বলতে পারলাম আল্লাহ চিহ্নিত করে উম্মতের জাহান্নাম থেকে নাজাতের ছাড়ব হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র না হয় আলেমের কথা মতো ছিল আর না হয় আলেমদেরকে যদি কারো বেলায় অবস্থা এমন হয় আলেমও না আলেম ছাত্র না আলেমের কথায় চলেও না আলেমের সাথে মহব্বতের সম্পর্ক যদি এমন হয় আল্লাহ রাসুল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নয় পঞ্চম পথের পথিক যেন তুমি না হও তাইলে তোমার মুক্তির কোন পথ আমার কথাগুলি বুঝিয়া থাকলে এবার যারা চাই পথের তুমি এক পথে নাই মা নিজে আলেন গেল মালিমের ছাত্র হইল মালিমের কথা মতো মালিমের কাছে কোনো এদের একটা উদাহরণ উদাহরণ আমাদের সমাজে এমন যথেষ্ট মুসলমান আছে এমন মুসলমানের অভাব নাই যারা এই সাইফতের এক নাই কিন্তু এর অনাজাতের একটা পথ খুলে আছে আছে একটা আলেমের দরকার নাই আলেমের কথা শোনার দরকার নাই আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার একটা মাদার সজাইয়া পুরুষ কিলাম আছে কি বাংলাদেশে হ্যাঁ। মাদার সাজায়নি হ্যাঁ। পুরুষ করেনি হ্যাঁ। আল্লাহ বলেন তোমাদের কপালের ধ্বংস তারা এখন সাধারণ মুসলমানদের কি জব দিব দেখছে তো হাদিস কত তো এরা একটা তো নাই সাইফতের এরপরেও নাই আপনারা বুঝাইব আপনারা লেগে একটা জব খুব সুন্দর করে হবে সেই জন্য আলেম করে দিল আর আমরা মাদারওয়ালা হইলাম মারি এই সমস্ত কথা হইল পন্থীদের জন্য মারিফত পন্থীদের জন্য নয় মারিফত পন্থীদের ব্যবস্থা দ্বারা আপনারা বুঝাবেন আলেকনের কথা ঠিক আছে শরীয়তের বেলা মাজারওয়ালার কথাও ঠিক আছে সেটা মারি হতে সাড়ে ষোলো আনার বুঝিয়া দিল আল্লাহ জানা ছিল জানা ছিল যদি তো দিয়া ধ্বংস হয়ে যাবে কারণ কি বুঝাইতে তোমরা যে মারিফত পাইছো এটা রসুলের না রসুল আসি কেন পেলেন সাইফতের বাইরে মুক্তি কোনো নেই এত আলেম হও না হয় আলেমের ছাত্র না হয় আলেমের কথা শুনো আর না হয় আলেমের মহব্বত এর একমাত্র কারণ শরীয়ত বলে না মারিফত করে আমি আশা করি আপনারা একটা বিষয় জানেন সিলেটে বাড়ি না সিলেটের একটা খবর সারা বাংলাদেশের সব মুসলমানেরা সেটা শাহজালাল মুজাম্মাদ মনির মুজন্নাদ রহমতুল্লাহ সুদূর ইয়ামান দেশ থেকে আসলো সিলেটে গিয়ে আস্তানা করছি সাথী ছিল তিনশো ষাট সঙ্গী সাথী যাদেরকে তিনশো ষাট আউলিয়া বলা আউলিয়া অলি শব্দের বহু বছর শাহজালাল ছিলেন তাদের সকলের বড় অলি আর তিনশো ষাট জন সবাই ছিলেন তার সঙ্গী সাথী তার চেয়ে নিম্ন পর্যায়ে অলি আউলিয়াগণ আউলিয়াইটা শব্দের তিনশো আর ইশারাতেই আছে ইঙ্গিত করেই আছে আল্লাহ ইশারা দেন না ভুলিয়াও কি আর ছাড়া সে সময় রাজা গৌর পবিত্র ছিল সিলেটের রাজা উৎসের আমলে এক এক এরিয়া নিয়ে একটা রাজ্য হইত আর এক একজনে এই রাজ্যের রাজা হইত সিলেট এক এরিয়া নিয়ে আসিল একটা রাজ্য এই রাজ্যের রাজা আসিল গৌর গোবিন্দ অনেকে গোয়ার গোবিন্দ গোয়ার গোবিন্দ না গৌর গোবিন্দ রাজা গৌর শাহজালালের আগমনের সংবাদ পাইয়া ওনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে আছে শাহজালাল কিন্তু যুদ্ধ করার গোত্র নিয়ে আসেন তিনি মারিভত চালু করার জন্য আছেন চালু করেন মারিভতে আর যুদ্ধ কি এক কথা কিন্তু মারিভত প্রচার করার জন্য আছে যুদ্ধের অস্ত্র নিয়ে আসেন না কিসের মারিভত যুদ্ধের প্রস্তুতি নিতেছে এখন তিনি যুদ্ধ কেমনে করবেন তিনশো ষাট সঙ্গীদের মধ্যে ঘোষণা দিল আমার সঙ্গী সাথীদের তিনশো ষাট সঙ্গী সাথীদের যে ব্যক্তি সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ফজরের নামাজ চালাইছে না কে আছে এমন না হয় এই তিনশো ষাট সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল সৈয়দ নসির উদ্দিন সীতাসালার রহমান আর সমস্ত মজারে মারিফতের দোহাই দিয়া যে সমস্ত বন্ধরা আস্তানা না এরপরে মুসলমানের কাছে তুই মাদার পঞ্চিতের ভণ্ডামি ধরা না পড়ে এরা কিরকম এদের এরা যে বন্ধ এবার চূড়ান্ত প্রমাণী নেই তোদের বাবা বেনামাজি ছিল না তোরা বেনামাজি কেন এখন আবার নামাজ ফরজ মারিফতে নামাজ ফরজ আল্লাহ আলমিন বলেন আমার নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ পড়া তার উপর খরচ যেমনি তার উপর খরচ যেমনি যে বলে আমার উপর নামাজ ফরজ নয় সেটা যদি সে মুসলমান দাবি করে আর যদি সে সাবালক হয় আর যদি সে সজ্ঞান হয় মুসলমান সাবালক সজ্ঞান ব্যক্তি যদি কোনো সময় বলে সাত সেরাত নামাজ আমার উপর খরচ নয় আল্লাহ কোরআনে বলেন খরচ সেটা খরচ না সে কোরআন মানে না সেটা কাপেরের আবার মাদা কি কাপেরের আবার উপস্থিত কাপের আবার নারী কি কি বলেন কাপড়ের মুসলমানের আল্লাহ বলেন করো এটা করো এটি কাপড় আল্লাহ পরিষ্কার ভাষায় যে জিনিসটাকে যে কইব আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো কোরআনকে পরিষ্কার ভাষায় অমান্য করলো সাথে সাথে কাপড় হয়ে যায় এইভাবে প্রয়োজন না বুঝেন তা আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহ শুধু শরীয়তপন্থী ছিলেন মানে আপনাদের ছিলেন মানে হ্যাঁ। যখন অন্তিম শয্যায় সাহেব যে অসুস্থতার কারণে আর সুস্থ হইতে পারলেন না ইন্তেকার করছেন অন্তিম শয্যায় সাহিত্য অবস্থায় ইন্তকালের আগে আগে রসুলের নামাজ না হয়ে গেছিল রসুল ইন্তকালের আগে নামাজ সেবা দিছিলেন চালু রাখছিল যারা যারা বলো মানিপথ হাসিল দিল পাঁচ বেলার নামাজ ফরজ থাকে না তোমাদের মানিপথ আমাদের রসুল থেকে বেশি দেখো যদি বলো রসুল থেকে আমার মানিপথ বেশি রসুলের তিন পরিমাণ মানিপথ ছিল যে কারণে নামাজ না হয়েছে না আমরা এত ভক্ত করতেছি যে তোমার মা হয়ে গেছে রসুন থেকে বেশি মারিফত পাওয়ার যে দাবি করবে হ্যাঁ, রসুন থেকে বেশি মারিফত পাওয়ার দাবি যেতে হবে হ্যাঁ, সুতরাং বর্তমান সমাজের মাদার মাদারপন্থীরা সব ঠিক তাদের আমার শরীর কি আমার মারিফত কি এরা আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এই মাজারে মাজারে যে আস্থা আস্তানারা কোথায় এই আত্মানাদার নাম দেয় মহাপবিত্র হরুষ কুমার কি নাম দেয় মহাপবিত্র হরুষ কুমার আমি আপনাদের দেখা করি আমার জন্য নয় আমার খাতিরে না আপনাদের ইমান হেফাজতের খাতিরে বলবো মহাপবিত্র উরুষ মুবারকে শুধু পুরো যায় না নারীও যায় পর্দা কইরা যায় না বেভর্দা যায় হালাল না খারাপ গান গায় কি হালাল না খারাপ বাজনা হালাল না হারাম কোনটা উলম্ব হয় কি হালাল না হারাম কোনটার মাথা মধ্যে জনা হতা হয়নি হ্যাঁ। হালাল না হারাম জনা হারাম কেন এত কথা একদিনে বলা যাবে না শুধু একটা কথা বলি জনা হারাম কেন মাথার চুলের মধ্যে জনা রাখবে এই মাথার সুরের গুরু কি পাঁচ বালতি অতি গরিব এই কারণে একজন আলেম একজন বন্ধ করতে জিজ্ঞাসা করছিল তোমার মাথা জানাতে প্রথম উত্তর আলিফ আলিদের মাথার কথা ভেঙে লাও আমার মাথার কথা ভেঙে লাও শেষ কথা আপনারা সরল সহজ মুসলমান আপনারা এমন কথা শুনলে তো মানে মানে ভাবেন ভক্তে ভাবতে মানতে কামিল ঠিক না কোরআনের বইটা অক্ষর অধীনে আর কোরআন কোরআনের বইটা অক্ষর আলিদের মাথার যে জগা আছে এটা কোরআনের আলিদের মাথার জগা ভেঙে লাও আমার মাথার জগা ভেঙে লাও এই আলিম কইলেন কোরআনের অক্ষর দুই প্রকার এক প্রকার অক্ষরের মুক্ত আছে এক প্রকার অক্ষরের মুক্ত নেই আমরা কি করব কোরআনের সমস্ত অক্ষর কত প্রকার মুক্তওয়ালা এর মধ্যে আলিম করছে মুক্ত ছাড়া না এদের মাথার মধ্যে জনা দিয়ে আল্লাহ শিখেছেন মানুষ দুই করে একদল মানুষের মুক্ত নাই আরেক দল মানুষের নীতি দিয়া দিঘা নক্তা দিল যেসব মানুষের নত্তা আছে এদের মাথায় বেঁধে থাকতে পারে তোমার তো দেখা যায় তোমার যত পুরাণ মত হয়েছে পুরাণ মতো সাইজ করতে হয়তো গদাটা খাওয়া নিলে মতো এখন কি মনে করেন গদা কাটন থেকে নক্তা কাটন সহজ এই জন্য আমি বলতেছি এই জদাওয়ালারা রেখেছেন পুরানো কিন্তু জাদাওয়ালা নকশাওয়ালা রেখেছে বেনি রাখতো না নকশা সারাটা রেখেছে বেনি রাখতো তুই যে বেনি তোর তো আছে তো লাগবে আমার এখন ওই শুনে আমার না করে দিই ভালো না কোরআন শোনাইয়া নরম করলো না গান শোনাইয়া নরম করলো এটা দেখা ব্যাপার না নরম দেখলে কি বড় কথা কাজে এমনে নরম করলে অচলে এমনে নরম করলে অচলে আমি ছিলাম ভালো কথা টিউবওয়েলের পানি দিয়ে আসি রাখি নরম হয় মুখে নরম হয় জন্য করলো দেবনের ব্যাপার নেই নরম হইলে খাইবা তাহলে কি নরম করণে আসল ব্যাপার ভালো উপায়ে করণে আসল ব্যাপার এই মহাপবিত্র রুশ মুবারকে যারা যায় গান শুনলে যদি মনটা নরম হইয়া বাজনা শুনলে যদি মনটা নরম হইয়া বেড়াবে যদি নাচ দিচ্ছে লেন্ডার নাচ দিচ্ছে যদি মনটা নরম হইয়া যে মুত্যাদি আর আলমের সাথে সম্পর্ক একটা যদি মনটা নরম হয় টিউবলের পবিত্র বাণী দিয়াছি বাড়ি বলেন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ যেমন ভাবে হালাল পানি দিয়া সিঙ্গা দিলে পবিত্র পানি দিয়া সিঙ্গা দিলে খাওয়া হালাল আলহামদুলিল্লাহ